ঈদের দিনের শুরুটাই হয় সেমাই দিয়ে লাচ্ছা সেমাইটা ছোট বড় সকলের কাছে খুবই পছন্দের আসসালামু আলাইকুম viewers welcome back to my channel women's world আজকে দেখাবো কিভাবে পারফেক্ট লাচ্ছা সামাই তৈরি করতে হয় যদিও এই লাচ্ছা সামাইটা তৈরি করাটা অনেক ইজি কিন্তু তারপরেও অনেকে বলে থাকে যে লাচ্ছা সামাই তৈরি করতে গেলে নাকি অনেকটা ভর্তার মতো নেতিয়ে যায় কিন্তু যদি এই রেসিপিটা ফলো করে লাচ্ছা সামাইটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট লাচ্ছা সামাই টেস্ট পাবেন আশা করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পেতে আসুন চলে যাই কিচেনে আমি এখানে একটা পাত্রে দুধ চুলায় বসিয়ে দিয়েছি আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি তিন কাপ এখন এখানে তিন টুকরা দারচিনি দুটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিস তৈরি করলে সামান্য লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর এখানে পনে এক কাপের মতন চিনি দিচ্ছি চিনি যে যেমনটা পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি তাই আমি এখানে বেশি জাল দিব না যদি আপনারা ক্রিম ফ্রি দুধ ইউজ করেন তাহলে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেবেন যেমন এক কেজি মানে চার কাপ দুধকে জাল দিয়ে তিন কাপ মতো করে নেবেন সাধারণত শ্যামের প্যাকেটগুলো সব দুইশো গ্রামের হয়ে থাকে যেহেতু আমি অর্ধেক প্যাকেট রান্না করছি তাই আমি এখানে তিন কাপ দুধ দিচ্ছি একশো গ্রামের জন্য আমি তিন কাপ ফুল ক্রিম দুধ নিচ্ছি আর দুইশো গ্রামের জন্য আপনারা ছয় কাপ নেবেন মানে প্যাকেট শ্যামের জন্য দেড় কেজি পরিমাণ দুধ লাগবে আমি এখানে দারচিনি এলাচগুলোকে ফেলে দিচ্ছি খাবারটা আমি মুখে লাগলে খুব খারাপ লাগে তো সেই ক্ষেত্রে আমি এখানে ফেলে দিচ্ছি এগুলো যদি আপনারা রাখতে চান তাহলে রাখতেও পারেন ওকে দুধটা রেডি হয়ে গেছে আমি দুধটাকে এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিব এই সময় আমি যে পাত্রে শ্যামাইটা সার্ভ করব সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি আমি যে পাত্রে শ্যামাইটা সার্ভ করব সেই পাত্রে আমি শ্যামাইগুলো নিয়ে নিচ্ছি এখন কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি সার্ভ করবার সময় পরে দিয়ে দিব এটা রেডি করবার পরে আমি দুধটাকে সম্পূর্ণ শ্যামার উপরে আস্তে আস্তে ঢেলে দিব তারপর 10 মিনিট অপেক্ষা করব শ্যামাটা সেট হওয়া পর্যন্ত দশ মিনিট পরে সেমাইটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে কেমন হয়েছে আপনারা রেসিপিটা ফলো করুন আর তৈরি করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান এই রেসিপিটা ফলো করে সেমাই তৈরি করলে একদম পারফেক্ট সেমাই হবে ওকে ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন thank you so much for watching আল্লাহ হাফিজ